আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু দাখিল নবম ইসলামের ইতিহাস দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় খোলাফাই রাশিদিন প্রথম পরিচ্ছেদ খলিফার পরিচয় যোগ্যতা ও নির্বাচন ইসলামে রাষ্ট্রপ্রধান নির্বাচন এবং গণতন্ত্র ভূমিকার ভূমিকা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দান ও রাষ্ট্রীয় কাজে সাহায্য সহযোগিতা করার জন্য মজলিসে সুরা গঠন করা অত্যাবশ্যক মজলিসে সুরা রাষ্ট্রের মুসলিম জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে নিচে ইসলামী রাষ্ট্রপ্রধান নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে আলোচনা করা হবে ইসলামী রাষ্ট্রে সরকার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র পরামর্শ বা সুরাভিত্তিক রাষ্ট্র এখানে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন মুসলিম নাগরিকই সকল গুরুত্বপূর্ণ যাবতীয় ব্যাপারে রায় জানার অধিকার রাখেন ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধানকে সকল প্রকার নীতি নির্ধারণের ব্যাপারে নাগরিকের সাথে পরামর্শ করা তাদের রায় ও মতামত জানা একান্ত অপরিহার্য ইসলামী রাষ্ট্রের নির্বাচন ও গণতন্ত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী রাষ্ট্র পরামর্শ ভিত্তিক রাষ্ট্র এখানে প্রত্যেক বয়স্ক সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মুসলিম নাগরিকই সকল গুরুত্বপূর্ণ জাতীয় ব্যাপারে মত ও রায় প্রদানের অধিকারী ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সকল প্রকার নীতি নির্ধারণের ব্যাপারে নাগরিকের সাথে পরামর্শ করা তাদের রায় ও মতামত জানা একাত্ম পরিহার্য মুসলিম জনগণের মত বা ভোট না নিয়ে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার কারো অধিকার নেই সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন অপরিহার্য ইসলামের দৃষ্টিতে নির্বাচক দুই শ্রেণীতে বিভক্ত যেমন এক প্রত্যক্ষ নির্বাচক দুই পরোক্ষ নির্বাচক প্রত্যক্ষ নির্বাচক প্রত্যক্ষ নির্বাচক হচ্ছে দেশের জনগণ আল্লাহর সার্বভৌমত্বের আত্মপ্রকাশ তার নির্দেশিত শরিয়াত জনগণের মাধ্যমে বাস্তবায়িত হয় কিন্তু জনগণের উপর এ দায়িত্ব থাকলেও তারা সরাসরি পালন করতে পারে না তাই তারা সকল কাজের জন্য প্রতিনিধি নির্বাচন করে শাসন কার্য পরিচালনার জন্য তারা একজন প্রতিনিধি নির্বাচন করে তিনি হন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান খলিফার জন্য প্রয়োজনীয় গুণাবলী আল্লাহ তালার পত্তাদেশ লাভ ব্যতীত খলিফাকে নবুয়তের যাবতীয় দায়িত্ব পালন করতে হয় তাই তাকে ওই সমস্ত আর্থিক দৈহিক ও চারিত্রিক গুণাবলীতে গুণান্বিত হওয়া উচিত যার দ্বারা একজন নবী গুণান্বিত হয়ে থাকেন একজন খলিফার চারিত্রিক গুণাবলীর সঙ্গে একজন নবীর গুণাবলীর হুবহু মিল না থাকতে পারে তবে নবীর সমস্ত গুণাবলীর প্রতিবিম্ব খলিফার মধ্যে থাকা একান্ত প্রয়োজন খলিফা নির্বাচনের জন্য ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী এবিনে খালদুন চারটি শর্ত নির্ধারণ করে দিয়েছেন এক ন্যায়পরায়ণতা একজন খলিফার মধ্যে ন্যায়পরায়ণতা সত্যবাদিতা ও সৎ কাজের প্রতি আগ্রহ থাকতে হবে দুই দৃঢ়চিত্ততা ইসলামী শরীয়তের বিধান বাস্তবায়ন ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষণাবেক্ষণ জ্ঞান কলাকৌশল প্রজ্ঞা প্রত্যয় ও সাহস অবশ্যই থাকতে হবে ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গগুলোর সুস্থতা একজন খলিফা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হবেন বিকলাঙ্গ হওয়া ঠিক নয় তার চোখ নাক কান কণ্ঠস্বর হাত পা ইত্যাদি সুস্থ ও সবল থাকতে হবে মোট জনগণ আইন প্রণয়ন ও নির্বাহী পরামর্শের জন্য মজলিশে সুরার সদস্যগণকে প্রত্যক্ষভাবে নির্বাচন করতে পারে তবে খোলাফাই দিনের যুগে মজলিসের সুরার সদস্যগণ জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হননি বরং খলিফা জনগণের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে মজলিসের সুরা গঠন করেছিলেন হজরত উমর রদিয়াল্লাহ তালানহু এর যুগে মজলিস তিন ধরনের ছিল মজলিসে সুরা পরামর্শ সভা দুই মজলিসে আম সাধারণ সভা তিন মজলিসে খাস বিশেষ সভা পরোক্ষ নির্বাচক পরোক্ষ নির্বাচক হচ্ছে তিন শ্রেণীর লোক যা নিম্নরূপ ক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান খ মজলিসে সুরা গ আহলু হেল বল আক মজলিসে সুরা বা পরামর্শ সভা সদস্যদের গুণাবলী নিম্নরূপ তারা ইসলামী রাষ্ট্রের নাগরিক হবেন তারা প্রাপ্তবয়স্ক ও বিবেক বুদ্ধি সম্পন্ন হবেন পাগল হবেন না তারা আদালত কর্তৃক নাগরিক হিসেবে অযোগ্য ঘোষিত হবেন না চার তারা আদালত কর্তৃক মজলিসে সুরা সদস্য হওয়ার অযোগ্য ঘোষিত হবেন না পাঁচ তাদের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রের বিরোধিতা আল্লাহ রাসুলের বিরোধিতা ইসলামী দেন ধারণা বিরোধী সমালোচনা প্রচার অভিযান চালানো এবং নাশকতামূলক কাজে লিপ্ত থাকার প্রকাশ্য বা অপ্রকাশ্য অভিযোগ না থাকতে হবে নির্বাচনের নীতি ইসলামের দৃষ্টিতে কেউ নিজে কোনো পদে নির্বাচনের জন্য প্রার্থী হতে পারবে না সুন্না অনুসারে কোনো ব্যক্তি কোনো পদ প্রার্থী হতে পারবে না যে পদ প্রার্থী হবে সে তার অযোগ্যতা প্রমাণ করবে হজরত আবু মুসা শারি রাজি আল্লাহ তালানহু এর সাথে দুইজন সাহাবি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হয়ে পদ প্রার্থনা করলেন তিনি তখন দাঁত পরিষ্কার করছিলেন একথা শুনে তার দাঁত মাজা থেমে গেল তিনি হজরত আবু মুসা শারিকে ওই দুই ব্যক্তির সঙ্গে দেখে ক্রুত প্রকাশ করলেন হজরত আবু মুসা শাহরি বললেন ইয়া রসুল আল্লাহর শপথ যিনি আপনাকে সত্যনবী হিসেবে পাঠিয়েছেন এই লোক দুটোর মনের খবর আমি জানতাম না তারা যে পদপ্রার্থী তাও জানতাম না বিশ্বনবী সাল্লাম বলেন আলা হাজাল আমলে আহাদান আহাদান আলাই আল্লাহর শপথ দেখা কাজে আমি এমন কাউকে নিযুক্ত করব না যে তা প্রার্থনা করে এবং তা কেউ না যে এই জন্য আগ্রহী হয় ও করে ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভা নির্বাচন আগেই আলোচনা করা হয়েছে যে হজরত উমর আদি আল্লাহ তালাহের আমলে মজলিসে সুরা মজলিসা আম মজলিসা খাস নামে তিনটি পরামর্শ সভা ছিল বর্তমান যুগেও একটি ইসলামী রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং একটি মন্ত্রী পরিষদ থাকতে পারে দ্বিকক্ষের এক কক্ষ হবে মজলিসে সুরা অপর কক্ষ হবে মজলিসা আম এছাড়া সরকার প্রধানের একটি মন্ত্রিসভা থাকবে যাকে মজলিসে খাস বলা হয় মজলিসে সৌরা নির্বাচন মজলিসে সৌরার সদস্যগণের গুণাবলীর বিষয় পূর্বে আলোচনা করা হয়েছে নির্ধারিত গুণ বিশিষ্ট দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদেরকে মুসলিম প্রাপ্তবয়স্ক ভোটারগণ নির্বাচিত করবেন বিভিন্ন দলীয় প্রার্থীর পদে যোগ্যতার বিষয়বস্তু জনগণকে জানিয়ে দেয়া এর বেশি কিছু নয় মজলিস আহমের নির্বাচন মজলিস আহমের নির্বাচন ইসলামী রাষ্ট্রের সকল নাগরিক অংশগ্রহণ করতে পারবে এবং এই মজলিস আমের সদস্য মুসলিম ও মুসলিম সকলের মধ্য থেকে হবে এখানে পৃথক নির্বাচন ব্যবস্থা থাকবে তবে প্রয়োজন বুধে যুক্ত নির্বাচন ব্যবস্থাও চালু করা যায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মজলিস আমের নির্বাচনে যদি মুসলিমের সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে তবে যুক্ত নির্বাচনের পরিবর্তে পৃথক নির্বাচন ব্যবস্থায় যুক্তিযুক্ত মুসলিমগণ ইসলামী রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ আনুগত্য পোষণ করবে এবং শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না মজরিস আমে শরীয়ত সংক্রান্ত কোনো আইন প্রণীত হবে না বা তা আলোচনার আলোচনাও আসবে না এই ধরনের আইন প্রণয়নের অধিকার মজলিসে সৌরাই থাকবে তবে প্রণীত আইনে কারো কোনো অধিকার হস্তক্ষেপ করা হয়েছে কিনা তা জানার জন্য মজলিস সুরার খসটা বিলটি মতামতের জন্য মজলিসে আমে প্রেরণ করা যাবে পাশ্চাত্য গণতন্ত্র ও ইসলাম ইসলাম ও গণতন্ত্রের মধ্যে মিল থাকলেও বর্তমানে পাশ্চাত্য গণতন্ত্রের সাথে ইসলামে যথেষ্ট পার্থক্য রয়েছে পশ্চিমা গণতন্ত্রে সরকার বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে জনগণের সমর্থনে বিবেচ্য জনগণ একজন অযোগ্য লোককেও নির্বাচিত করলে সেই রাষ্ট্রপ্রধান হবে কিন্তু ইসলামের দৃষ্টিতে সরকার বা রাষ্ট্রপ্রধান মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দল যোগ্যতার পাশাপাশি তাকুয়া বা কুদাবিধিকে সামনে রেখে রাষ্ট্রপ্রধানের পদের জন্য মনোনয়ন দেয় এবং জনগণ তাকে ভোট প্রদান করে তার প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা গণতন্ত্রের সরকার জাতীয় পরিষদের মতানুযায়ী যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু ইসলামের রাজনৈতিক পদ্ধতিতে জাতীয় পরিষদ কোরআন শূন্য পরিপন্থী কোনো মত প্রকাশ করলে তা গৃহীত হবে উপসংহার খেলাফত বা ইসলামী রাষ্ট্র জনগণের বৈষয়িক জীবনকে সুষ্ঠুরূপে পরিচালনা এবং তাদের পরকালীন জীবনে মুক্তি ও সাফল্যের ব্যবস্থা করা দায়িত্ব পালন করে ইসলামী ফিকবিদগণ খলিফা বা রাষ্ট্রপ্রধান ও মজলিসে সুরার সদস্যদের দায়িত্ব হিসেবে দুটো কথা উল্লেখ করেছেন একটি হচ্ছে দিন ইসলামকে পূর্ণরূপে কার্যকর ও সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠা করা ইসলামের আইন বিধান যথাযথভাবে কার্যকর করা আর দ্বিতীয়টি হচ্ছে ইসলামের রীতিনীতি অনুযায়ী গোটা রাষ্ট্রকে পরিচালনা করা এক কথায় বলা যায় দিন ইসলামকে বাস্তবায়ন করায় খলিফা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য বন্ধুরা আবার দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার তো থাকবেই ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু